আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত ইন আলহামদুলিল্লাহ ওসলাতু আসসালামু আলা রসুলিল্লাহ ওবাদ কাছের এবং দূরের যে যেখান থেকেই দেখছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আমি আপনাদের সামনে আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নারীকে আমরা কোন কোন গুণ দেখে বিবাহ সাদী করবো এটা যুবকদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তো আমরা আসুন জেনে নেই আল্লাহর রসুলের হাদিস প্রমাণ করে কোনো নারীকে যখন তোমরা বিবাহ করবে তখন তার চারটি কোয়ালিটি চারটি গুণ দেখে তাকে বিবাহ করো হাদিস শরীফের বাক্য আল্লাহর নবী সাল আলহি ওসাল্লাম বলেন কেহুল মর আতুলি বাইন লিমা লিহা ওলি হাসাবিহা ওলি জামা লিহা ওলি দিন ইহা ফার বিদাদিদ্দিন তারিবাদ ইয়াদাকা আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম আদি শরীফের মধ্যে এরশাদ করেন চারটি জিনিস দেখে সাধারণত নারীদেরকে বিবাহ করা হয় এক নাম্বার হলো লিমালিহা ওই নারীর কেমন ধন সম্পদ আছে দুই নাম্বার ওয়ালি জামালিহা তার সৌন্দর্য কেমন ওয়ালি হাসাবিহা শুধু সৌন্দর্য দেখলে কাজ হবে না তার বংশ পরম্পরা তার বংশমর্যাদা কেমন সেটাও লক্ষণীয় বিষয় চতুর্থ নাম্বারে হলো ওয়ালি ইহা তার দিনদারিতা কতটুকু আছে এটা খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ কারণ হলো একজন মানুষের মধ্যে দিনদারিতা না থাকলে অন্য সকল গুণ থাকলেও সেই গুণগুলো আপনাকে ধরা দেবে না দিনদারিতা যদি না থাকে সে একদিন আপনাকে ধ্বংসের মুখে পতিত করবে এজন্য আল্লাহর রসুল পরের অংশে বলছেন ফাজফার বিদাতির দিন তোমরা দিনের বিষয়টাকে প্রাধান্য দাও কেননা যদি তুমি দিনের বিষয়কে প্রাধান্য না দাও তাহলে তারিবাত ইয়াদাকা তোমার দুই হাতকে তুমি কেমন যেন আগুনের মধ্যে নিক্ষেপ করলা নাওজুবিল্লাহ মিনজালিক সত্যিই তাই আপনি একজন মডার্ন নারীকে বিবাহ করবেন যার মধ্যে দিন নাই দিনের বোঝ নাই সে আপনাকে আপনি কেমন যেন একটা আগুনের টুকরা হাতে নিলেন সে এক সময় আপনাকে জ্বালিয়ে পড়িয়ে ভস্য করে দিবে এই জন্য প্রিয় বন্ধুগণ এই চারটি গুণ দেখে আমরা সকলে ইনশাআল্লাহ বিয়ে করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে কবল মঞ্জুর করেন সকলেই আমরা ভালো থাকব সুস্থ থাকব আবারও দেখা হবে ইনশাআল্লাহ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটি চাপ দিয়ে রাখেন ইনশাআল্লাহ আবারও দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু